Everyone this is Antara welcome back to my channel যে অদ্ভুত সাজ পোশাক এবং এই সাবজেক্ট লাইন দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে ফোক ডান্সে কত ইজিলি কত অল্প সময়ে তোমরা মেকআপ করতে পারো তাও আবার নিজেরাই কারোর হেল্প ছাড়া আর এই যে হেয়ারস্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ যেটা কিনা আমরা ফোক ডান্সে জেনারেলি করে থাকি এক সাইডে খোপা সেইটা তোমরা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে নিজেরা কিভাবে করতে পারো সেটা কিন্তু এই ভিডিওতে নয় নেক্সট ভিডিওতে আমি দেখাবো সো এই হেয়ারস্টাইলটা শিখতে হলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে নেক্সট উইক অবধি আর এই মেকআপ লুকটার জন্য অপেক্ষা করতে হবে না আমাকে তাড়াতাড়ি শেখাতে হবে যে মেকআপ লুকটা আমি কীভাবে করেছি so without further do let's move on to the video সবার প্রথমে আমি মুখটা পরিষ্কার করে একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি তারপর একটা ট্যাম স্পঞ্জ মানে জলে ভিজিয়ে সেটাকে চিপে নেওয়া একটি স্পঞ্জ সেটাতে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তোমাদের কাছে স্পঞ্জ না থাকলে হাত দিয়েই অ্যাপ্লাই করতে পারো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে গলা এবং কান কিন্তু ভুলে গেলে চলবে না তারপর আমি ইউজ করছি কনসিলার আর কন্টোরিং তোমরা চাইলে এই স্টেপটা একেবারেই একদম স্কিপ করে যেতে পারো না করলেও চলে আর যদি করতে চাও তাহলে just follow whatever I am showing আমি কন্ট্রোলিং অ্যান্ড কনসিলার অ্যাপ্লাই করার পর এবার ওই সেম স্পঞ্জের অন্য একটা দিক নিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি একটা জিনিস মনে রাখতে হবে যেখানগুলো আমরা কন্ট্রোলিং বা কনসিল করেছি সেখান থেকে ওই পার্টিকুলার জায়গাটাই যাতে ব্লেন্ড হয় পুরো মুখে যাতে ছড়িয়ে না যায় তাহলে কিন্তু কন্ট্রোলিং আর কনসিলিংয়ের কোনো মানেই হবে না তারপর আমি লুজ পাউডার চোখের তলায় এবং আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গায় অ্যাপ্লাই করছি বাট এক্ষুনি ব্লেন্ড করব না আইস আইশ্যাডো অ্যাপ্লাই করার পর আমি ব্লেন্ড করব। এরপর আমি অ্যাপ্লাই করব আইশ্যাডো এই ভিডিওতে আমি খুব একটা কঠিন কিছু করিনি চোখের জন্য আমি একদম সিম্পল রেখেছি যাতে সবার জন্য করতে ইজি হয় তো আমি সিম্পল রেড আইশ্যাডো অ্যাপ্লাই করছি চোখে আশা করছি তোমরা সবাই করতে পারবে আর এখানে আমার ফেসটা অনেক বেশি সাদা লাগছে ইয়েস আই নো বিকজ আমি কনসিলারটা অনেকটা বেশি অ্যাপ্লাই করে ফেলেছি বাট ডু নট ওয়ারি এটা কিছুক্ষণ পর সেট হয়ে যাবে তোমরা দেখতেই পাবে যে অতটা সাদা আর লাগবে না এরপর আমি লুজ পাউডারটাকে ব্লেন্ড করে নেব যদি আইশোরের কোনো ফল আউট থাকে সেটাকেও আমি ভালো করে পরিষ্কার করে দেবো এরপর আমি কন্ট্রোর পাউডার নিয়ে যেখানে যেখানে কন্ট্রোরিং করেছিলাম সেখানে সেখানে ব্লেন্ড করে দিচ্ছি এই স্টেপটা একদমই অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো এরপর আমি আইব্রোজ করে নেবো এর আগে অনেক ভিডিওতে আমি আইব্রোজ কীভাবে আমি করি সেটা শিখিয়েছি এখানে আর আমি আলাদা করে দেখাচ্ছি না আমি চোখের তলায় কাজল অ্যাপ্লাই করছি এরপর আমি একটা অ্যাডিশনাল স্টেপ করব একটা স্মাজিং ব্রাশ নিয়ে আমি কাজলটাকে স্মাজ করে দিচ্ছি so you can get an idea যে কতটা ডিফারেন্ট একটা লুক এনে দেয় স্মাজ করার পর এরপর আমি ইউজ করছি আইলাইনার এর আগে আমি অনেক ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছি যে আমি কিভাবে আইলাইনার ডান্সের সময় অ্যাপ্লাই করি সো ফার্স্টে আমি সামনের ইনার কর্নার্সগুলোকে লাইক লাইন করি অ্যান্ড তারপর আমি সাইমেলটেনিয়াসলি দুটো চোখ করি আমি একটা চোখ করে তারপর আরেকটা চোখ করি না I don't know why but this is how I do so you can just follow whatever I am doing so এখানে আমি খুব বেশি ব্রিলিয়েন্ট লাইনার করছি না এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমাদের মেকআপটা অলমোস্ট কমপ্লিট এবার আমি ইউজ করছি ব্লাশ আর তারপর ইউজ করছি হাইলাইটার হাইলাইটারটাও অপশনাল তোমরা চাইলে ইউজ করতে পারো আবার নাও করতে পারো এরপর আমি ইউজ করব মাস্কারা লিপস্টিক আর লাল টিপ তো মেকআপটা তো পুরোপুরি কমপ্লিট কিন্তু একটা জিনিস মিসিং আছে যেহেতু এটা ফোক ডান্স আমি এখানে আইলাইনার দিয়ে টিপের নিচে এবং চোখের দুপাশে এবং থুতনিতে কিছু ডেকোরেশন করব তোমরা এখানে ভিডিও দেখে ফলো করতে পারো তো এবার আমার মেকআপ লুকটা একদম কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ যে কত সিম্পল এবং কতটা সুন্দর অল্প সময়ে তোমরা মেকআপ করতে পারো ফোক ডান্সের জন্য so before I end this video আমি তোমাদেরকে কিছু বলতে চাই যে এখানে আমি অনেক কিছু অ্যাডিশনাল স্টেপস করেছি যেমন কন্ট্রোলিং করেছি হাইলাইটিং করেছি তো তোমরা চাইলে এই জিনিসগুলো একেবারে বাদ দিয়ে দিতে পারো because it's not necessary always because আমি যখন ছোট ছিলাম বা যখন আমি পারফর্ম করতাম এই সব কিছু একেবারেই করতাম না একদম সিম্পল ফাউন্ডেশন বা প্যানকেক ইউজ করতাম আমি বেসিক্যালি প্যানকেক আর pan stick simple pancake stick use করো and then uh, face powder use করো আর বাকি মেকআপটা আমি যেরম দেখিয়েছি just do it as it is আর আশা করছি এটা খুবই সুন্দর হবে এবং এটা সবার জন্য খুব ইজি লুক হবে তো তোমরা নিশ্চয়ই এটা ট্রাই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ দিস হেয়ার স্টাইল এটা কিভাবে তোমরা একদম নিটলি এবং সুন্দরভাবে এই হেয়ার স্টাইলটা পেতে পারো তার জন্য ওয়েট করতে হবে নেক্সট ভিডিওতে so till then take care stay happy and bye bye